হ্যালো বন্ধুরা আমি চন্দন স্মার্ট গ্রাফিক্সের তরফ থেকে আজকে আপনাদের আমি ট্যাগ বানানো শেখাবো তো চলুন আমরা ট্যাগ বানানো শিখি কীভাবে এক্সক্লুসিভ ট্যাগ বানাতে হয় সেটা আমরা দেখে নিই প্রথমে একটা লম্বা বক্স নিতে হবে যে কোনো মাপে মোটামুটি ধরে নিন তিন ইঞ্চি বা চার ইঞ্চি তারপরে আমাদের ইনসার্ট ক্যারেক্টার থেকে এখানে টাইমস নিউরোম্যানের কিছু ক্যারেক্টার বা ওয়ার্ড আমি নেব ওকে বন্ধুরা এটা কমপ্লিট হয়ে গেছে আপনারা এটা শিখে শিখে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ